আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক major general A K M Nazmul Hasan Teknaf দুই বিজিবি ব্যাটালিয়ন সদর ও সাপরের দ্বীপ বিওপি ফাঁড়ি পরিদর্শন করেছেন গতকাল দুপুরে পরিদর্শনকালে অতিরিক্ত মহাপরিচালক অপারেশন ও প্রশিক্ষণ কক্সবাজার রিজিয়নের region commander deputy region commander Ramu sector commander ও টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন এ সময় বিজিবি মহাপরিচালক বিভিন্ন অপারেশনাল প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ব্যাটালিয়নের সাফল্যের ধারা অব্যাহত রাখতে যথাযথ দায়িত্ব পালনে সকলের প্রতি আহ্বান জানান এদিকে বিজিবি মহাপরিচালক আজ সকালে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন এ সময় তিনি বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঘুমধুম বাংলাদেশ মায়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের নিকট মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড পুলিশ বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউনেং সোয়ে সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিবি মহাপরিচালক আসন্ন চৈত্র সংক্রান্তি পহেলা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান করেন এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন ও প্রশিক্ষণ Cox's Bazar region commander Ramu sector commander Cox's Bazar battalion চৌত্রিশ বিজিবি এর অধিনায়ক সহ বিজিবি ও বিজিপির অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সভায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক পাচার প্রতিরোধ নিত্য পণ্যদ্রব্যের বাজার দর স্থিতিশীল রাখা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এর আগে চোরাচালান মামলা মনিটরিং নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত মামলার মনিটরিং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয় উখিয়ায় চাষি পর্যায়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে রাজাপালং ইউনিয়নের দরগাবিল গ্রামে এ দিবস পালন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিসবাউদ্দিন কৃষক মাঠ দিবসে কৃষক কৃষকদের উন্নত জাতের সবজি চাষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন উৎপাদন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ সময় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষক মাঠ স্কুলের ফ্যাসিলিটেটর ও কৃষকগণ উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলায় লবণের ব্যাপক উৎপাদন হয়েছে চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছেড়ে গেছে বিসিক কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন গত মার্চ মাস পর্যন্ত টেকনাফ উপজেলায় এক লাখ চল্লিশ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে চল্লিশ হাজার মেট্রিক টন বেশি লবণ চাষিরা জানিয়েছেন ইদানিং লবণের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে প্রতিমন অপরিশোধিত লবণ বিক্রি হচ্ছে পাঁচশো সত্তর টাকা থেকে ছয়শো টাকায় ফলে লবণ চাষিরা কোমর বেঁধে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন আরও বেশ কিছুদিন লবণ উৎপাদন হতে পারে বলে আশা করা হচ্ছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে এবং সেহরির শেষ সময় রাত চারটা সতেরো মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা চল্লিশ মিনিটে চলবে